চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না ললনাকে দেখো না চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না চোখের দৃষ্টিকে কতবার বললাম মাধবীকে দেখো না চোখের দৃষ্টিকে কতবার বললাম রুনা ঝুনা দেখো না চোখের দৃষ্টিকে কতবার বললাম ললনাকে দেখো না সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা একোনা সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা একোনা চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না মাধবীকে দেখো না রোনা ঝোনা দেখো না লালনাকে দেখো না তার কথা ভেবে ডুব দিও না আকুল ঠোঁটের ব্যাকুল উঠোটে আর কারো চুম্বন চেয়েও না স্বপ্নেরই পুকুরে একা একা তুমি তার কথা তাকায় কোনা সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখ কি একা একা কোনা বারো মাস খরা দুটি দেহ পড়ে রবে দূরে বৃষ্টির জলে আর ভিজবে না বারো মাস খরা যাবে ছোটদের চাষাবাদ হবে না হবে না দুজনার দুটি দেহ পড়ে রবে দূরে বৃষ্টির জলে আর ভিজবে না সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা একোনা একা একা একলা চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না চোখের দৃষ্টিকে কতবার বললাম মাধবীকে দেখো না চোখের দৃষ্টিকে কতবার বললাম রুনা ঝুনা দেখো না চোখের দৃষ্টিকে কতবার বললাম ললনাকে দেখো না সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা একনা সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা একনা চোখের কতবার বললাম সুন্দরী দেখো না মাধবীকে দেখো না রুনা ঝুনা দেখো না ললনা